আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আল্লাহ রহমদে অনেক বেশি ভালো রয়েছেন এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা মাইক্রোওয়ার্কিং জবসাইটগুলোর জব মধ্যে কাজ করছেন মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে অনেকগুলো ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে তার মধ্যে পিকো ওয়ার্কার্স মাইক্রো ওয়ার্কার্স এবং র্যাপিড ওয়ার্কার্স মাইক্রোপলি ডট কম সহ আরও অন্যান্য ওয়েবসাইটগুলো যে ওয়েবসাইটগুলোতে কাজ করে অনেকে কিন্তু আর্নিং জেনারেট করছেন এবং আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আসলে এ ধরনের যদি ট্রাস্টেড ওয়েবসাইট থেকে থাকে সেগুলো পাবলিশ করে আপনাদেরকে দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে তার মানে মেক মানি অনলাইনের মধ্যে রিসার্চ করে ভিডিওগুলো দিতে যাতে করে আপনারা সহজেই বেশি না হলে মোটামুটি হাত খরচের টাকাটা ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই আমি আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটটিতে আপনি খুব সহজেই ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারবেন পাশাপাশি আপনি আপনার ফেসবুকের জন্য যদি লাইক নিতে চান কমেন্ট নিতে চান অথবা আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের জন্য যদি ভিজিটর বাড়াতে চান অথবা আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই ইউটিউব চ্যানেলের জন্য কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম বাড়াতে চান তাহলে প্রমোশন টুল হিসেবে হিসেবে বা প্রমোশন ওয়েবসাইট হিসেবে আপনি এই ওয়েবসাইটটির মধ্যে কাজ করতে পারেন এবং পাশাপাশি এখানে এক ডলার হলে সহজেই উইড্রো করে নিতে পারবেন আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং দশ সেন্টের কমে সাধারণত যে কোনো মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে প্রমোশন করা যায় না আপনি চাইলে দশ সেন্টের কমে এই ওয়েবসাইটটিতে প্রমোশন করতে পারেন আপনি আপনার প্রয়োজনের সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আরও একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে আমি ভিডিওর মধ্যে বলে দেব সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন আর এ ধরনের অ্যামেজিং ভিডিও সবার আগে পেতে চাইলে বেশি বেশি লাইক দিন শেয়ার করুন এবং রাইট হাঁটি পাপা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির নাম আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আপ জব ডট কম এটি দু সালে আপডেটেড হয়েছে এবং পাশাপাশি এটি এটিতে অনেকে কাজ করছে প্রমোশন করার জন্য এবং আর্নিং জেনারেট করার জন্য প্রথমত আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেন আপনি আপনার ইনবক্সের মধ্যে তার মানে ইমেলের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি যখন লগ করবেন তখন আপনি এখানে মূল ইন্টারপেজে চলে যাবেন তার মানে এই ইন্টারপেজে চলে যাবেন আমি আবার বলছি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি ফুল নেম দিবেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর পাসওয়ার্ড দিবেন এরপর বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং লগ করার পরে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি রাইট আমি চলে এসেছি মূল ইন্টারপ্রাইজের মধ্যে এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটি বাংলা লেখা শো করছে আপনারা Telegram group Telegram channel Facebook গ্রুপে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পর যদি আনসাবস্ক্রাইব করেন এর বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট রিপোর্ট আসে তাহলে তার অ্যাকাউন্ট গুলো ব্যান করা হবে অর্থাৎ এখানে তারা নোটিশ দিয়েছে অর্থাৎ ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা কোনো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের কাজটি আপনি করেছেন আপনি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করার পরে যদি সেটি আবার দুদিন পরে বা একদিন পরে আনসাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আপনারা আপনার বিরুদ্ধে তারা রিপোর্ট করবে রিপোর্ট যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে সত্য প্রমাণিত হয় তাহলে আপনার অ্যাকাউন্টটি তারা বাতিল করে দিবে তবে আর একটি কথা বলে রাখা ভালো আপনি যদি বুঝে শুনে দেখে কাজগুলো করেন তাহলে একদিকে আর্নিং জেনারেট করতে পারবেন অপরদিকে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো নিয়ে প্রমোশন করতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজে বলা যায় এবং তারা আরেকটি সাপোর্ট গ্রুপ রেখেছে যেটিকে টেলিগ্রাম সাপোর্টও নাম দিয়েছে এবং সাথে সাথে যদি আপনি আপনার প্রয়োজনীয় কোয়েশনটি কোয়েশন এর আনসার যেতে জানতে চান অথবা যে কোনো ইনফরমেশান বা লেটেস্ট ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই এই টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের সাথে আপনি অ্যাড হয়ে যাবেন এবার আমি মূল আলোচনায় চলে আসি প্রথমত আপনি আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্টটা সেটিং করে নেবেন এটি হচ্ছে আপনার মূল কাজ যেহেতু আপনি একটি প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করবেন আর্নিংয়ের জন্য সুতরাং এইখানে আপনার প্রয়োজনীয় যে কাজগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ার্ক হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা সেটিং করে নেবেন এটি আপনি করতে পারবেন সুতরাং আমি এটা দেখাচ্ছি না এবার চলে আসে ফাইন জব আপনি যদি ফাইন জবে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ক্যাটাগরির জব পাবেন যেগুলো সত্যি আপনি করতে পারবেন কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই এখানে বলেছে ওয়াস ইউটিউব ভিডিওস এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি টু সেন্ট অবশ্যই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমি মনে করি এই ওয়েবসাইটটা অন্যান্য মাইক্রো ওয়ার্কিং জব সাইটের সে একটু আলাদা কেননা এখানে পেমেন্টটা কিন্তু একটু বেশি যদিও আপনি ছোটো ছোটো কাজ করবেন যদি আপনি ট্রাস্টেড ওয়েতে ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ছোটো ছোটো ইনকামগুলো আপনার জন্য ব্যস্ত হতে পারে এবং মাস শেষে যদি আপনি আড়াই হাজার দুই হাজার টাকা ইনকাম জেনারেট করতে পারেন সেটি কিন্তু খারাপ কিছু নয় একেবারে something is better than nothing বলা যায় সো আরেকটি কাজ রয়েছে পেজ লাইক অ্যান্ড ফলো তার মানে এই ওয়েবসাইটটিতে ঢুকে পেজের মধ্যে লাইক দিতে হবে এবং ফলো করতে হবে এরপরে সেটি যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়ালেট রেফারাল নিন নিট রেফারেল প্রয়োজন সুতরাং তারা এই সেন্টটুকু দিবে সো আমি প্রথমে একটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে ওয়াচ ইউটিউব ভিডিওস ইউটিউব ভিডিওটা দেখতে বলেছে আমি এটি ওপেন করছি জাস্ট একটি কাজ দেখিয়ে দিচ্ছি এবং ইতিমধ্যে আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে কীভাবে কাজ করবেন সেগুলো দেখলেও আপনি আজকের ভিডিওটা অত্যন্ত সহজভাবে বুঝে যাবেন এই এই লিঙ্কে আসার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে প্রথমত এখানে লেখা রয়েছে গো টু দ্য লিঙ্ক এই লিঙ্কে যেতে বলেছে এবং সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলেছে এবং সাবমিট স্ক্রিন শট প্রোভাইড অর্থাৎ এই স্ক্রিনশটটা প্রোভাইড করতে বলেছে এবং এই হচ্ছে কাজ এবার আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যদি ভিডিওটি বড় হবে যদি বড় হলে কিন্তু প্রবলেম নেই জাস্ট আপনি বোঝার জন্য আপনার বোঝার সুবিধার্থে আমি চলে যাচ্ছি নেক্সট চার দশমিক পাঁচ পাঁচ মিনিটের ভিডিও এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে দেখার পরে দেন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এটিতে লাইক দিতে হবে অর্থাৎ watch full video do not skip like then video like দিতে বলেছে এবং এটির স্ক্রিনশট দিতে বলেছে পুরোটা দেখার পরে সো এখানে তারপরে স্ক্রিনশটটা সাবমিট করলে কিন্তু হয়ে যাবে আর কিছুই কিন্তু নয় প্রথমত আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করার পর পুরো ভিডিওটি দেখবেন তারপর একটি লাইক দিবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আপনি সেই স্ক্রিনশটটি প্রোভাইড করবেন সো আমি ভিডিওটি চালু করে দিয়েছি এটি চলতে থাকুক এর ফাঁকে আমি আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি সেটি হচ্ছে যে এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমত আপনি অনেকগুলো কাজের অফার পাবেন যেগুলো কোনো রকম অভিজ্ঞতা বা কোনো রকম স্কিল ছাড়া করতে পারবেন এবার চলে আসি এই ভিডিওটা চলতে থাকুক কীভাবে এটা সাবমিট করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি যে যেহেতু এটি পুরো ভিডিওটি দেখতে বলেছে সুতরাং আপনি দেখার পরে এটির লাইক দিবেন লাইক দেওয়ার পরে সাবস্ক্রাইব করবেন তারপরে স্ক্রিনশট সাবমিট করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি এই ফাঁকে আমি আরেকটি প্রমোশন কাজ কীভাবে করবেন অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব যদি নিতে চান তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব নিতে পারবেন খুব সহজেই সুতরাং আপনাকে পোস্ট নিউজ অপসে ক্লিক করতে হবে এই এখানে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যদি আপনি ইন্টারন্যাশনালি কোনো ভিজিটর পেতে চান তার মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য অথবা ফেসবুকের জন্য যদি প্রমোশন নিতে চান অর্থাৎ প্রমোশন করতে চান বা বুস্ট করতে চান তাহলে ইন্টারন্যাশনাল ঈদে চাইলে ইন্টারন্যাশনাল স্কেট করে দিতে হবে অথবা ইউএসএ চাইলে ইউএসএ এবং ওয়েস্টার্ন দেওয়া আছে আফ্রিকা দেওয়া আছে ইউরোপ অর্থাৎ এখানে যেটি সিলেক্ট করা আছে সেই সিলেক্ট করা অপশনগুলোর মধ্যে আপনাকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে এটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কতগুলো অপশন অপশন দেওয়া আছে এগুলো চাইলে কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন অর্থাৎ ইউএসএ অ্যান্ড ওয়েস্টার্ন এর মধ্যে এই যে কোনো একটি বা দুটো বা তিনটি আপনি কান্ট্রি হাইড করে রাখতে পারেন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে কাজ কাজটা অবশ্যই ডিফাইন করতে হবে এখানে আপনি কি কাজ করিয়ে নিতে চাচ্ছেন সেটি আপনাকে কনফার্ম করে নিতে হবে সুতরাং এখানে রয়েছে কমেন্ট আপনি কমেন্টের কাজ চাইলে কমেন্ট কম্পিউটার প্রোগ্রামস ফেসবুকের জন্য লাইক কমেন্ট শেয়ার তারপর জিমেল অ্যাকাউন্ট তৈরি ইনস্টাগ্রাম সব কিছু কাজ কিন্তু এখানে থরে থরে সাজানো রয়েছে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে অন্যান্য মাইক্রো ওয়ার্কিং জব সাইটের তুলনায় এটির খরচ কম প্রমোশন করার জন্য যেখানে অন্যান্য মাইক্রো ওয়ার্কিং দ সাইটগুলো মিনিমাম দশ সেন্টের কম কমে কিন্তু প্রমোশন করা যায় না আশা করি আপনি এই ওয়েবসাইটটিতে মিনিমাম দুই সেন্টের দুই সেন্টের বিনিময়ে একটি কাজ করিয়ে নিতে পারবেন সো আমি ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করছি সাবস্ক্রাইবে ক্লিক করার পর আপনাকে এখানে কতগুলো সাব ক্যাটাগরি শো করবে সুতরাং আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কী কী কাজ করাতে চাচ্ছেন subscribe to channel comment plus subscribe comment plus subscribe like এবং এটি যে কোনো আমি এটি নিতে চাচ্ছি এরপর আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখানে যে পেজটি আসবে সেই পেজটি হচ্ছে আপনার এখানে প্রথমে write and accurate job title so subscribe এবং কমেন্ট আমি এখানে টাইটেলটা দিয়েছি যে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট চাচ্ছি what specific tasks need to be complete কী কমপ্লিট করতে হবে সেটি এখানে বলে দিতে হবে সো প্রথমত আমি ওয়ান দিচ্ছি সে এইখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য যদি প্রমোশন নিতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে প্রোভাইড করতে হবে সো আমি এটা কপি করছি কপি করার পরে সেটি এখানে পেস্ট করছি এখানে লিখে দিতে হবে গো টু গো টু এই লিঙ্কে চলে যেতে হবে এরপর এখানে স্টেপ টুতে আমি চলে আসছি তারপর দুই নম্বরে দিব uh, watch full video এর পরে আমি এখানে সাবস্ক্রাইব এটি subscribe and comment watch full video আমি এখানে ভিডিও লিখে দিচ্ছি অর্থাৎ আপনাকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে হবে কী কী কাজ করতে হবে সেটি এরপর আমি এখানে watch full video and subscribe and comment এরপর আপনি চাইলে এখানে স্টেপ থ্রি ফোর ইত্যাদি যোগ করতে পারেন required through the job was completed so আমি একটি কপি করছি কপি করার পরে এখানে আমি বলে দিচ্ছি যে এটি প্রথমে দেখতে হবে এরপর প্রোভাইড দ্য স্ক্রিনশট আমি এখানে বলে দিয়েছি প্রথমত ভিডিওটি পুরো দেখতে হবে এরপরে সাবস্ক্রাইব করতে হবে এরপর কমেন্ট করতে হবে তারপর প্রোভাইড দ্য স্ক্রিনশট স্ক্রিনশটটা প্রোভাইড করতে হবে এতটুকু আপনি যদি করতে পারেন তারপরে নেক্সট পেজে আপনি চলে যেতে পারবেন সুতরাং আপনাকে এই কাজটুকু অবশ্যই করে নিতে হবে এবার আমি বাজেট এবং সেটিংসের মধ্যে ক্লিক করছি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টি আপনাকে বুঝতে হবে প্রথমত হচ্ছে যে এখানে আপনি কয়টি কয়জন ওয়ার্কারকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন এবং এখানে ইনস্ট্রাকশন লেখা রয়েছে you have to spend minimum zero point nine zero dollar এই ডলারটুকু আপনাকে স্পেন্ড করতে হবে সুতরাং আমি এখানে ধরুন থার্টি ফাইভ পার্সনকে কাজ করিয়ে নিতে চাচ্ছি এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে আমি টু সেন্ট করে প্রোভাইড করব সুতরাং আমার টোটাল খরচ হবে কিন্তু zero point two two zero dollar তার মানে বাইশ সেন্টের মতো অর্থাৎ পঁয়ত্রিশ জনকে যদি আমি খাস করে নিতে চাই এবং প্রত্যেকজনকে যদি আমি টু সেন্ড করে প্রোভাইড করি তাহলে আমার টোটাল এই টাকাটুকু কিন্তু আমাকে খরচ করতে হবে প্রমোশন প্রমোশন করার জন্য আপনাকে এখানে একটি কথা বলে রাখা বলে রাখছি সেটি হচ্ছে যে অন্যান্য মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে টেন সেন্টের নিচে কিন্তু আপনি অ্যাড প্রমোশন করতে পারবেন না এখানে কিন্তু আপনি দুই সেন্টের বিনিময়ে প্রত্যেকটি ওয়ার্ক আপনি করে নিতে পারছেন এটি কিন্তু আপনাকে আপনার জন্য এটি প্লাস প্লাস পয়েন্ট সুতরাং এতটুকু করার পর আপনি চাইলে এখানে ওয়ার্কার বাড়িয়ে নিতে পারেন পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন ষাট জন ইত্যাদি করে নিতে পারেন এতটুকু করার পর দেন আপনার সাবমিট সাবমিট পোস্টে ক্লিক করতে হবে সাবমিট পোস্টে ক্লিক করার পর ও স্ক্রিনশট এখানে আপনি যদি স্ক্রিনশট দুটো চান দুটো দিতে হবে এরপর যদি স্টিমেটেড ডে কয় দিনের জন্য প্রমোশনই করতে চাচ্ছেন পাঁচ দিনের জন্য সাত দিনের জন্য ইত্যাদি আপনি এখানে সিলেক্ট করে দেবেন দেন সাবমিট পোস্টে ক্লিক করার পরে আপনার এই প্রমোশনের অফারটি অ্যাপ্রুভালে চলে যাবে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার এটি সাত দিন পর্যন্ত চলতে থাকবে দ্যাটস ইট খুব সহজেই খুব কম খরচে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য অথবা ওয়েব পেজের জন্য অথবা আপনি আপনার ফেসবুক পেজের জন্য যদি প্রমোশন চান আমি আপনাকে রিকমেন্ড করব যে work up job dot com হচ্ছে বেস্ট একটি প্ল্যাটফর্ম অর্থাৎ কীভাবে প্রমোশন করবেন সেটি আমি এ পর্যন্ত দেখিয়ে দিলাম এবার আগের পূর্বের কাজটিতে ফেরত যাই এই ভিডিওটি কিন্তু শেষ হয়ে গিয়েছে সুতরাং এই ভিডিওটি আমি এবার এটি পুরো দেখেছি দেখার পরে আমি একটু লাইক দিব লাইক দেওয়ার পরে একটু সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করার পরে আপনাকে এবার স্ক্রিনশটটা দিতে হবে সো স্ক্রিনশটটা দিতে হলে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনি সরাসরি যদি কম্পিউটারে কম্পিউটার করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্নিপিং টুল ইউজ করে আপনি স্ক্রিনশটটা নেবেন অথবা যদি আপনি ফ্রি কোনো স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার ইউজ করতে পারেন তাও ভালো অথবা আপনি মোবাইলের মধ্যে স্ক্রিনশটটা নিতে পারেন মোবাইলে কাজ করতে পারেন এবং কম্পিউটারে কাজ করতে পারেন সো আমি এটি নিচ্ছি নেওয়ার পরে আমি এটি এবার সেভ করছি আমার কম্পিউটারের মধ্যে এটি মিনিমাইজ করছি এবার আমি সাবমিট করব সাবমিট করার জন্য আপনাকে পুরো বক্সের মধ্যে এখানে চলে আসতে হবে এখানে বলেছে যে লিঙ্কে গিয়েছি আমি দেখেছি লাইক দিয়েছি সাবস্ক্রাইব করেছি এরপর স্ক্রিনশট প্রোভাইডেড স্ক্রিনশট আমি স্ক্রিনশটটা প্রোভাইড করছি এবার কীভাবে প্রোভাইড করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে ক্লিক করার পরে সেটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এরপর যদি আপনার দ্বিতীয় কোনো স্ক্রিনশট থেকে থাকে সেখানে ক্লিক করার পরে আপনি প্রোভাইড করবেন দেন আপনি সাবমিট প্রুভে ক্লিক করবেন alright this job participants in full is full অর্থাৎ আমি এই স্যান্ডটুকু কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব লাস্ট ওয়ার্ড ছিল এটি আমি এটি কমপ্লিট করেছি আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এটি পেন্ডিংয়ে চলে যাবে পেন্ডিংয়ে চলে যাওয়ার পরে তারা এটি যাচাই বাছাই করে যখন অ্যাপ্রুভাল দিবে তখন আপনার যে নির্ধারিত সেন্টটি সেটি কিন্তু এখানে জমা হয়ে যাবে এবং চাইলে আপনি আপনার আর্নিংগুলো ডিপোজিটে নিয়ে যেতে পারবেন এবার আমি দেখাবো কিভাবে এখান থেকে উইড্রো নেবেন এখান আমি বলেছি যে ভিডিওর শুরুতে এটার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিশেষ বৈশিষ্ট্যটা আমি একটু দেখাচ্ছি আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করার পরে উইড্রোতে ক্লিক করেন এখানে অন্যান্য ক্রিপ্টো কারেন্সির পাশাপাশি এখানে বিকাশ রয়েছে তার মানে আপনি খুব সহজে ঝামেলা ছাড়াই আপনি আপনার পকেটের মধ্যে বিকাশ ইউজ করে এই ওয়েবসাইটটি থেকে আপনি ওয়ান ডলার হলে কিন্তু নিয়ে আসতে পারবেন খুব সহজে এটি আমি মনে করি অন্যান্য মাইক্রো ওয়ার্কিং জব সাইটের তুলনায় বেস্ট একটি অপশন সুতরাং আপনি দেরি না করে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে দিন ছোট ছোটো micro working job job job করে আপনি যদি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারেন সেটি কিন্তু খারাপ কিছু নয় এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনি চাইলে লিটকয়েন ইউজ করতে পারেন অথবা ইথারাম ইউজ করতে পারেন অথবা পেয়ার অথবা ইউএসডি ট্যাক্স এটি ইউজ করতে পারেন সুতরাং এখানে আপনি বিকাশ সিলেক্ট করে দেবেন বিকার সিলেক্ট করে দেওয়ার পরে আপনার মিনিমাম হতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান এখানে ডলারটুকু সিলেক্ট করে দিবেন তার মানে এক ডলার সমান পঁচাশি টাকা করে দিয়েছে এবং আপনি এক ডলার হলে কিন্তু এখানে উইড্র করে নিতে পারবেন যেহেতু আমার zero point zero two cent two cent রয়েছে সুতরাং আমি এখন উইড্রো দিতে পারছি না আশা করি আপনার ওয়ান ডলার হলেই এখানে আপনি রিসিভ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্টটা দিবেন তারপর আপনি এখানে লিখার পরে দেন উইড্রোতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে সেটি জমা হয়ে যাবে এই হচ্ছে কিভাবে আপ জব ডট কমের মধ্যে কীভাবে কাজ করে আর্নিং জেনারেট করবেন এবং কীভাবে প্রমোশন করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভিডিওটি বড় হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সব কিছু ডিটেলস বলেছি আপনারা অনেকেই কমেন্ট করে কমেন্ট করে জানতে চান যে আসলে এই ভিডিওগুলো কন্টিনিউ করবো কিনা আপনাদের অনুরোধ বা সাপোর্ট পেলে অথবা কমেন্ট পেলে আপনি আমি অবশ্যই এই ভিডিওগুলো কন্টিনিউ করব এবং অনেকেই বলে থাকেন যে পুরো ভিডিও দেখায় না আজকে এবং আজকে ডিটেলস বলে দিলাম আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে কাজ করার কোনো বাধা থাকবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এবং অনুরোধ থাকবে আমার মেক মানি অনলাইন যা যেটি আপনার আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে শুধুমাত্র ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এই চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া হচ্ছে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে পাশে থাকুন so I'll catch you guys in my next video till then take care